রাজশাহীতে শৌখিন মাছ শিকারীদের জন্য ছিপ দিয়ে মাছ শিকারের ব্যবস্থা করেছেন Messrs Rahmat engineering complex and Rahmat trade হাউসের সত্ত্বাধিকারী রেজাউল করিম রাজা আগামী এগারো এবং বারো নভেম্বর নগরীর বিসিক শিল্প নগরীর মঠপুকুরে এর আয়োজন করা হবে আর এজন্য প্রতিটি ছিটের বিপরীতে মাছ শিকারীদের গুনতে হবে ত্রিশ হাজার টাকা রবিবার সকালে পুকুরে জাল টেনে শিকারীদের মাছ দেখানোর মধ্য দিয়ে টিকিট বিক্রি শুরু করেছেন রেজাউল করিম অল্প করে কাটে না ফুল নিলা না না ঠিক আছে তুমি দাও খেলে দাও খেলে দাও খেলে দাও তিনি জানান প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার প্রতিষ্ঠান থেকে অথবা মোবাইল এর মাধ্যমে সিট বুকিং দিতে পারবেন মাছ শিকারীরা একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি ছিপ ব্যবহার করতে পারবেন আর মাছ ধরা চলবে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত প্রথম দিন অংশগ্রহণকারীদের জন্য থাকবে দুপুরের খাবার তিনি আরও জানান অনেকটা শখের বসে লিজ নিয়ে পুকুরে মাছ চাষ করেছেন আর মানুষকে আনন্দ দেওয়ার জন্যই মূলত তার এই আয়োজন পুকুর ভরে রয়েছে রুই কাতল মৃগেল সহ নানা প্রজাতির মাছ তিন কেজি থেকে শুরু করে পনেরো কেজিরও মাছ রয়েছে এই পুকুরে রেজাউল করিম জানান প্রতিটি সিট ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে সিট বরাদ্দ করা হবে লটারির মাধ্যমে তবে চাহিদা বেশি থাকলে এক সপ্তাহ পর আবারও মাছ ধরার আয়োজন করা হবে প্রথমবারের মতো এমন আয়োজন করতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই উদ্যোক্তা বড়টা বড়টা বড় মানে আমার অফিস হচ্ছে মানে আমার প্রতিষ্ঠান মেশাস আপনারা দেখতে পাচ্ছেন মেশাস রহমত ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স এটা এখানে আমার অফিস আমাদের অফিসে সরাসরি যোগাযোগও করতে পারে অথবা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে নগদ বিকাশ এসবের সাথে টাকার মাধ্যম দিয়ে টিকিটটা বুকিং করতে পারবে আমরা টিকিট ছাড়তেছি আগামী এগারো বারো তারিখ শুক্র এবং শনিবার শুক্রবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শনিবার ঠিক আপনার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর শুক্রবারের দিন আশেপাশে রেস্টুরেন্ট বন্ধ থাকে এই জন্য আমার পক্ষ থেকে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে শনিবারে না শুধু শুক্রবারে আর টিকিট এর এখানে আমরা দশ থেকে বারোটা খুব ই হলে দশটায় হওয়ার সম্ভাবনাই বেশি তো এখানে সিটটা নির্ধারণ হবে লটারির মাধ্যম দিয়ে কে কোনটা পাবে সেটা লটারির মাধ্যম দিয়ে আর টিকিটের সারা ব্যাপক এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি বেশি হয় তাহলে আমরা এটা নেক্সট এক সপ্তাহ পর আবার বাকি টিকিট মাছ আজকে দেখাছি আজকে ডেট ছিল পূর্ব নির্ধারিত আমার এটা ফেসবুক পেজে দেওয়া ছিল অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রচার ছিল তিরিশ তারিখে অনেকে এসছিল যারা মাছ ই করবে তো আপনার আজকে মাছ দেখানো হয়েছে আমার এখানে মাছ অ্যাকচুয়ালি আসলে আমি মাছের ব্যবসায়ী না গাড়ির ব্যবসায়ী আমি এখানে এই পুকুরটা আমার সামনা সামনাসামনি শখের জন্য নেওয়া তো আমার শখ নিজেও মারি সবাই মারবে আমার এখানে লাভের কোনো উদ্দেশ্য নাই আর আমার এখানে মাছের মাছের সাইজ আছে মিনিমাম মানে দুই কেজি চার কেজি পাঁচ কেজি এবং সর্বোচ্চ পনেরো কেজি ষোলো কেজি পর্যন্ত মাছ আছে রু মাছে মাছ আছে রুই আছে কাতল আছে কালবাউস আছে সিলভার আছে মিনার কাপ আছে বেশ ছোট বড় অনেক ধরনেরই মাছ আছে